লক্ষণ শাহ জমিদার বাড়ি রাজধানীর ঢাকার অদূরে নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি জমিদার লক্ষণ শাহ এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন তবে কবে নাগাদ এই জমিদারি বংশ বা এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয় তা জানা যায়নি মোঘল সময়ের কারুকাজ আর জমিদার বাড়ির সৌন্দর্য দুয়ের মেলবন্ধনের আরেক নাম হচ্ছে লক্ষণ শাহ জমিদার বাড়ি চব্বিশ কক্ষ বিশিষ্ট দোতলা এই বাড়ির সৌন্দর্য সত্যি চোখে লাগার মতো ভবনের মেঝেতে পুষ্টি পাথর দিয়ে ঢালাই করা এই জমিদারের বংশধররা অন্য জমিদারের আওতাভুক্ত ছোট জমিদার ছিলেন কিন্তু জমিদারি এলাকাটি ভারত উপমহাদেশের মধ্যে একমাত্র ওয়াকফভুক্ত এলাকা হওয়ায় সেই সময়ে ব্রিটিশ সরকারের আইন বা নিয়ম অনুযায়ী ওয়াকফভুক্ত এলাকার জমিদারদেরকে খাজনা প্রদানের প্রয়োজন ছিল না জমিদার লক্ষণ শাহ ছিল তিন সন্তান নিকুঞ্জ শাহ পেরিমন শাহ ও বঙ্কু শাহ বঙ্কুশাহ ভারত ভাগের সময় ভারতে চলে যান পরবর্তীতে পাকিস্তান থেকে বাংলাদেশের অভ্যুত্থ হওয়ার পর নিকুঞ্জ শাহ পাকিস্তানে চলে যান তখন থেকে যায় পেরিমন সাহা এই পেরিমন সাহার ছিল এক ছেলে তার নাম ছিল বৌদ্ধনারায়ণ সাহা বৌদ্ধনারায়ণ সাহা পরবর্তীতে এই বাড়িটি বিক্রি করে দেন আহমেদ আলী উকিলের কাছে মূলত আহমদ আলী সাহেব ওকালতি পেশার সাথে সংযুক্ত ছিলেন বিধায় বর্তমানে এই বাড়িটি উকিল বাড়ি হিসাবে বেশ পরিচিত ছোট্ট একটি কারুকার্যখচিত দালান বাগান বাড়ি শানভাগাদানো পুকুরঘাট পুজো করার জন্য পুকুরের চারপাশে তিনটি মঠ বা মন্দির রয়েছে কয়েক শত বছরের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই লক্ষণ শাহ জমিদার বাড়িটি প্রতিদিন পরিবার নিয়ে অনেক দর্শনার্থী এই জমিদার বাড়িটি দেখতে আসেন প্রায় বিলুপ্তির পথে হাঁটতে থাকা এই জমিদার বাড়িটি সংরক্ষণের দাবি এলাকাবাসীর